আমার পয়লা বাচ্চা গভীর রাইতে আমার বাড়িতে একজন অদক্ষ দাত্রীর সাহায্যে জন্মেছিল আমার বাচ্চা ডেলিভারির সময় আমার শরীরের অবস্থায় বেশি বালা ছিল না বাড়ির দ্বারে কোনো হাসপাতাল আসিল না দূরের হাসপাতাল যাইতে সময় লাগতো ছয় ঘন্টা ইতা লাগে আমার পয়লা বাচ্চা জন্মের লগে লগে মরি গেছে বাদে আমার যে বাচ্চা হয়েছে তার জন্মের সময় আমি সব রকম ডাক্তারি সুবিধা পাইছি মমতা প্রকল্প হওয়ার পরে আমরা ইকানো অনেক বেশি সুযোগ সুবিধা পাই এখন আমার বাড়ির থাকি হাসপাতালে আইতে মাত্র বিশ মিনিট লাগে ইকানোর এফডাব্লিউসিতে দরকার মতো সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় ইকানো সেবা কর্মীরা আমরারে অনেক সাহায্য সহযোগিতা কইনইন তারা আমরারে বালা খাতির কইনইন আমি অনেক দিন আগে সরকারি ট্রেনিং করেছি অনেক কিছু ভুলে গেছি বর্তমানে মমতা প্রজেক্ট আমাকে নতুন করে ট্রেনিং দেওয়ায় আমি আত্মবিশ্বাসের সাথে ডেলিভারি প্রসব সেবা গর্ভবতী সেবা প্রসূতি সেবা সব দিতে পারি মমতা প্রজেক্ট আমাদের এই পরিবেশটা খোলামেলা ছিল মহিলারা অনেক সময় আসলে বাচ্চাদের দুধ খাওয়াতে পারতো না তাই একটা ব্রেস্ট ফিডিং কর্নার বানিয়ে দিয়েছে সেজন্য মহিলারা স্বাচ্ছন্দ্যে এখন বুকের দুধ খাওয়াইতে পারে এখন মোটামুটি একটা পরিবেশ হয়েছে যার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আমরাও সেবাদান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের খেলার সুবিধাও করে দিয়েছে মমতা প্রজেক্ট সরকারি প্রোটোকল মেনটেন করে পাটোগ্রাফ চার্ট মেনটেন করে ডেলিভারি করতে পারি গর্ভবতী বা যারা সেবা নিতে আসে তাদের খুবই সুবিধা হয়েছে Save the Children has been working very closely with our partners as well as with the government of Bangladesh. We advocate and provide technical assistance to strengthen the health systems of this country, but ultimately, our ultimate aim is to improve the health and well-being of women and children, um, and particularly the children left behind, so that we can reach our SDG goals. This continuous effort for eight years is we made a big progress, and uh, everyone now witnessed that. Not only for the region itself, we also we have strengthening the government health system. So after our contribution, I'm quite sure that uh, we can still keep maintaining this sustainability with the relevant ministries and government. In that regard, I'd like to tell you that um, we Koika, we are very much pleased to work with the Save the Children and we also witnessed how this contribution made a big result. So I hope that the Save the Children's program in Sylhet for Mamota project will be a great example in Bangladesh maternal health care programs. It will be good milestone. I hope that it will scale it up as a national level. And Koika will be always standby with uh, Save the Children.